Oh, oh, Thank you. সহজে মোছা যায় না ও প্রিয় প্রিয় ও প্রিয় ও প্রিয় Thank you. ছিল ছিল কি যে ভুল তবে কেন ছিঁড়ে দিলে প্রেমের ফোটা ফুল কি দোষ আমার ছিল ছিল কি যে ভুল তবে কেন ছিঁড়ে দিলে প্রেমের ফোটা ফুল